শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এপিবিএল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি হুমায়ুন কবি সহকারী শিক্ষক arm police battalion public school ও কলেজ বগুড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা class two English for today page forty four থেকে ফিফটি এবং অ্যাক্টিভ ইংলিশের পেজ থার্টি এইট থেকে ফিফটি নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমরা অলরেডি জেনে গেছো তোমাদের যে মূল্যায়ন টেস্ট হবে অর্থাৎ আমরা মূল্যায়ন টেস্টের আজকের যে আলোচনার বিষয় আমরা আজকের যে লার্নিং আউটকাম দেখব মূল্যায়ন এভিলেশন টেস্টের রেম answer the questions write in Bangla write in English make sentences fill in the gaps আমরা এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমরা রাইমটা নিয়ে আলোচনা করি a black cat in a hat a blue bear with long hair red rat under a mat a brown ox on a box আমরা অবশ্যই যখন রেমটা লিখবো তখন অবশ্যই রেমের যে নাম অ্যানিম্যালস এই নামটা কিন্তু আমরা ওপরে লিখবো এবং আন্ডারলাইন করে তারপর থেকে আমরা কিন্তু যে রাইমটা রয়েছে সেটা লেখার চেষ্টা করব ঠিক আছে এরপরে আমরা অ্যান্সার দ্য কোশ্চেন্স দেখব অ্যান্সার দ্য কোশ্চেন্স আমাদের বারোটি রয়েছে যেমন one number how many days are there in a week there are seven days in a week which is the second day of the week Sunday is the second day of the week how many months have the have 30 days each four months have 30 days each which month comes before june may comes before june which month comes after november december comes after november which is the last month of the year december is the last month of the year number seven how much tea do you want i want a cup of tea how much milk do you drink every day i drink a glass of milk every day how many eggs are there on the table there are four eggs on the table How many windows are there in the house? There are two windows in the house. How many balls are there on the floor? There are six balls on the floor. Where does a tiger live? A tiger lives in a forest. প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা যে বারোটি প্রশ্ন পড়লাম এই বারোটি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং একটু বলে নেই তোমাদের যে নাম অর্থাৎ যে এখানে মাসের নাম দেওয়া আছে এবং যে সপ্তাহের নাম দেওয়া আছে এটার যে ফার্স্ট লেটারটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটালে হবে তোমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবা যে ক্যাপিটাল লেটার দিতে হবে তা নাহলে কিন্তু এখানে তোমরা নম্বর পাবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সাধারণত পরীক্ষায় যে ভুলটার অনেক সময় করে থাকি তো তোমাদের দেখাবো আসলে আমরা পরীক্ষায় কিভাবে লিখতে যাচ্ছি আমরা কিন্তু সুন্দর করে মার্জিন টানবো মার্জিন টানার পরে আমরা যা কিছু লিখব তা কিন্তু সব মার্জিনের ভিতরে লিখব যেমন এখানে কিন্তু আমরা লিখতে পারি এখানে কিন্তু আমরা লিখতে পারি যে অ্যান্সার দ্য কোশ্চেন আমরা কিন্তু সুন্দর করে লিখতে পারি অ্যান্সার যেমন দেখো আমি তোমাদের দেখাচ্ছি অ্যান্সার দ্য কিবি বিএস টিআইওএন অ্যান্সার দ্য কোশ্চেন নম্বর এখানে কিন্তু আমরা সুন্দর করে ওয়ান দিতে পারি answer the question number one দেওয়ার পর আমরা কিন্তু এখানে আন্ডারলাইন করতে পারি কেমন আমরা answer the question number one দিয়ে আন্ডারলাইন করতে পারি তো অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার ওয়ানে আমাদের কি আছে আমাদের হয়তো অ্যানিমেলস একটা রেম আছে তাহলে আমরা সেক্ষেত্রে অ্যানিমেলসের রেমের নামটা আমরা লিখলাম অ্যানিমেলস অ্যানিমেলস লেখার পরে সেখানে কিন্তু আবার আমরা এটাকে আন্ডারলাইন করে আর একটু মাঝপথে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে এই তোমাদের রাইমটা আমরা লিখতে পারি ঠিক আছে তো এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে অবশ্যই মার্জিনের ভিতরে সব নাম্বার দিতে হবে তোমরা কিন্তু অনেক সময় মার্জিনের বাইরে নাম্বার দাও এটা কিন্তু আদৌ ঠিক নয় তোমরা মার্জিনের ভিতরে দিবে answer the question number one এভাবে লিখে দিবে এবং তোমাদের স্ট্যান্ডার্ড যে বিষয়টা সেটাই শিখতে হবে একটু যদি সময়ের অসুবিধা হয় তারপরেও তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে এরপর আমরা যেটা দেখব রাইটিন বাংলা আমরা দেখব আমরা অলরেডি রাইটিন বাংলার বাংলা তোমাদের ক্লাসে করাই দিয়েছি তারপর আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো কোশ্চেন্স প্রশ্ন রেইনবো রংধনু রেক্টেঙ্গল আয়তক্ষেত্র স্যাড দুঃখিত সিট বীজ শোল্ডার কাজ স্টোরি গল্প টোস পায়ের আঙুল ট্রেস চিহ্ন ট্রায়াঙ্গল ত্রিভুজ থিন পাতলা আন্ডারমানের নিচে ম্যাট মাদু ফরেস্ট বন নেস্ট পাখির বাসা শেড চালা বা সাউনি ডেন গুহা বিয়ার ভালুক বা ভাল্লুক ফক্স শিয়াল বা খেক শিয়াল ব্রেকফাস্ট সকালের নাস্তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা রাইটিন বাংলা যখন আমরা লিখব তখন দেখো তো একইভাবে আমাদের যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা আমরা আন্ডারলাইন করে নিব একইভাবে অর্থাৎ আমরা স্কেল টানবো স্কেল কিন্তু আমরা বাম পাশে এক স্কেল টানবো উপরে আমরা এক স্কেল পরিমাণ টানতে পারি ঠিক আছে আমরা অবশ্যই স্কেলটা এক স্কেল পরিমাণই টানবো তার কম টানবো না বা বেশিও না আচ্ছা এরপরে আমরা কিন্তু এখানে আবার কি করতে পারি অ্যান্সার দ্য কোশ্চেন দেখো আমরা ডাব্লিউ আর অ্যান্সার দ্য কি আই টিআইওয়াই অ্যান্সার দ্য কোশ্চেন নম্বর এখানে কিন্তু আমরা টু দিতে পারি ঠিক আছে টু দেওয়ার পরে আমরা যেহেতু রাইট ইন বাংলা লিখবো অর্থাৎ আমাদের ইংলিশ থাকবে যেমন ইংলিশ ছিল রাইট ইন বাংলা কোশ্চেন ছিল কি ইউ ইএস টিআইওএন কোশ্চেন ছিল সেখানে কিন্তু আমরা এখানে আমরা বাংলা লিখবো তাই না বাংলা তাহলে আমরা বাংলা লিখবো কোশ্চেন মানে প্রশ্ন এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় করি কি আমরা কোশ্চেনের পাশে এইভাবে লাগাই দেই আমাদের যে হাইফেন সেটা লাগাই দিই আমরা কখনো এটা করব না কেন করব না আমাদের তো জায়গা থাকে আমাদের পেজ তো যথাসাধ্য থাকে অসুবিধা নেই আমরা কিন্তু হাইফেনটা একটু মাঝ বরাবর দিব প্রত্যেকটা প্রশ্নের হাইফেনটা কিন্তু আমরা মাঝ বরাবর দিব ঠিক আছে যেমন হয়তো আমি লিখলাম এখানে হয়তো আমি লিখলাম উইন্ডো লিখলাম হুম জাস্ট উইন্ডো লিখলাম এখানে আমি কিন্তু মাঝ বরাবর দিব তাহলে উইন্ডো আমি লিখলাম এখানে আমি দেখো জানালা তাহলে আমার কিন্তু দেখতে কিন্তু সুন্দর হবে অর্থাৎ আমার পরীক্ষার খাতা কিন্তু পরিচ্ছন্ন হবে দেখতে সুন্দর হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারি আমি যদি আমি যদি এখানে দিতাম বা এখানে দিতাম হয়তো বা দেখা যেত যে দুইটার পরের যে প্রশ্নটা আমি লিখতেছি সেটা হয়তো বা ছোটো একটা প্রশ্ন ঠিক আছে যেমন র্যাট একটা ছোট প্রশ্ন দেখো আমি তোমাদের দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে তোমরা একটু দেখো তো সেক্ষেত্রে যেমন এখানে দেখো আমি যদি র্যাট লিখতাম আর আর এটি দেখো আচ্ছা ইঁদুর তাহলে আমার আমার কিন্তু এই যে হাইপেনগুলো আমার কিন্তু এক জায়গায় হচ্ছে না বা দেখতেও কিন্তু খারাপ লাগতেছে আবার আমি হয়তো বা দেখলাম যে আমার রাত ইজ এই ওয়ার্ডটা ছোটো ওয়ার্ড একটা ছোট ওয়ার্ড তো সেক্ষেত্রে আমি কিন্তু সবগুলান হাইফেন আমরা কিন্তু মাছ বরাবর দিতে পারি ঠিক আছে তো হাইফেন যখন আমরা সবগুলান মাছ বরাবর দিব আমাদের কিন্তু দেখতে সুবিধা হবে আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি যে হাইফেনটা মাছ বরাবর দিব এবং ছোট শব্দ বড় শব্দ সবগুলো শব্দ আমরা বাম পাশে লিখে নিতে পারি সবগুলো শব্দ আমরা লিখে নিব একসাথে তারপর কিন্তু আমরা হাইফেন টানে সবগুলো শব্দের অর্থ একসাথেও দিতে পারি এইভাবে আমরা দিতে পারি তাহলে আমাদের হাইফেনটা সোজা হবে এবং আমাদের যে অর্থ সেটা একটা মিনিং মিনিংফুল অর্থ হবে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে <clears throat> এরপর আমরা রাইট ইন ইংলিশ দেখব রাইট ইন ইংলিশ একইভাবে লেফট মানে কোয়াইল্ড ধ্বনি রিস পর্যালোচনা রিভিউ রংধনু রেইনবো বর্গক্ষেত্র স্কোয়ার সোজা স্ট্রেইট বাক্য সেন্টেন্স শব্দ ওয়ার্ড শিক্ষা দেওয়া টিচ স্পর্শ করা টাচ ধন্যবাদ থ্যাংক সত্য ট্রুর কথা বলা স্পিক বৃহস্পতিবার থার্সডে সপ্তাহ উইক পান করা ড্রিঙ্ক বস্তা স্যাক আগামীকাল টুমোরো সংবাদপত্র নিউজ পেপার জানালা হচ্ছে উইন্ডো আমরা একইভাবে এটা দিতে পারি আমরা যেহেতু মিক্স অর্থাৎ রাইটিং বাংলা যেভাবে আমরা রাইটিং ইংলিশটা এইভাবে হাইপেনটা সোজা করবো আর মিক্স সেন্টেন্সের বেলায় ঠিক তাই করবো মিক্স সেন্টেন্স দেখো আমাদের এখানে সর্ব অর্থাৎ বেশি ওয়ার্ড যেটা নিউজ পেপার তাহলে আমরা নিউজ পেপারের যে হাইফেনটা এখানে দেওয়া আছে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এরকম নিউজ পেপারের যে হাইফেনটা এর সাথে কিন্তু আমরা সামঞ্জস্য করে আমরা কিন্তু দিতে পারি অর্থাৎ মেক সেন্টেন্সটা আমরা একই একইভাবে আমরা দিব তো মেক সেন্টেন্স আমাদের এখানে দেখো ডে আমরা মেক সেন্টেন্স কিন্তু বিভিন্নভাবে করতে পারি তোমরা বানায় দিতে পারো অসুবিধা নেই কিন্তু সেন্টেন্সটা অবশ্যই সঠিক হতে হবে আর যদি বানাতে না পারো তাহলে আমি আজকে তোমাদের একটু দেখো একটা কিছু সেন্টেন্স তোমাদের পড়ে শোনাচ্ছে তোমরা এগুলো লিখতে পারো ডে দেখো I run every day week I need a week অথবা there are seven days in a week month I will go next month year I go every year there are twelve months in a year calendar I have a calendar rice I eat rice milk I drink a glass of milk every day অথবা I like milk sugar I drink tea without sugar window the window is big drink I drink a glass of milk every day floor the floor is big newspaper he is reading a newspaper every day I play every day picture I like to draw pictures অথবা look at the picture zoo the zoo is very nice আসলে ইংলিশে কিন্তু নম্বর পাওয়া খুবই সহজ কিন্তু একটা জিনিস তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মেক সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা সঠিক হচ্ছে কি না অথবা আমি যে সেন্টেন্সটা বাক্যটা লিখতেছি যে ওয়ার্ডটা লিখতেছি সেটা স্পেলিং অর্থাৎ বানান সঠিক আছে কিনা এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে আর ফিলিং দ্য গ্যাপসের বিষয়ে যেটা বলবো অবশ্যই ফিলিং দ্য গ্যাপস তোমাদের উঠে করতে হবে অনেকে ফিলিং দ্য গ্যাপস তোমরা শুধু বিফোর আফটার বিফোর এগুলো দাও এগুলো দিলে কিন্তু তোমাদের এইটা কিন্তু রাইট হলো না তো ফিল ইন দ্য গ্যাপস বলছে পাশে আমাদের যে লেখা থাকবে লেখার বিপরীতে কিন্তু আমরা গ্যাপসটা পূরণ করব তো লেখাই যদি না থাকে আমরা গ্যাপসটা কীভাবে নিব তো এই জন্য আমাদের অবশ্যই একটা তুলে করতে হবে তুলে করতে হবে April comes before May Monday comes after Sunday Friday comes before Saturday how many balls are there on the floor তোমরা লাল কালির যে ইয়েটা দেখতেছো সেগুলো কিন্তু আমাদের শূন্যস্থান পূরণের পরীক্ষায় লিখতে হবে how much rice do you want how much tea do you want how many chairs are there how much sugar do you want today am will a was Saturday she is drawing what is he doing tomorrow I shall go to Dhaka এই হচ্ছে আজকে আমাদের আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের ইভ্যালুয়েশন এক্সাম বা শর্ট সিলেবাসের যে মূল্যায়ন পরীক্ষা সেই মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ছিলাম এতক্ষণ তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা অনেক বুঝতে পারছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে এবং সঠিকভাবে খাতায় লেখার চেষ্টা করবে হাতের লেখা সুন্দর করবে এই প্রত্যাশা তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু